أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সহি আল বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো একাত্তরে উল্লেখিত আবু হুরাইরা রাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত যে একবার একজন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করল আমার নিকট কে উত্তম ব্যবহার পাওয়ার অধিক হকদার তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার মা লোকটি জিজ্ঞেস করলো আচ্ছা তারপর কে নবী সাল্লাহ আলাইসাল্লাম আবার বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করল তারপর কে তিনি সাল্লাহ আলহাসাল্লাম তৃতীয়বার বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করল তারপর কে তিনি সাল্লাহ আলাইসাল্লাম এবার বললেন তোমার বাবা তাই অগ্রাধিকার অনুসারে মায়ের সাথে সবচাইতে ভালো আচরণ করতে হবে এবং অবশ্যই বাবা তার পরেই আসে কিন্তু মায়ের মর্যাদার স্থানের তুলনায় সে চতুর্থ স্থানের অধিকারী মা আমি যদি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করে থাকি বা মনে কষ্ট দিয়ে থাকি তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও আপনার অভিমত কি নিচের কমেন্ট সেকশনে আমাদেরকে জানান ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ